মানুষের মৃত্যুটা যে কত ভয়াবহ বা কত কাজ থেকে যে মানুষ অনুভব করতে পারবে এটা আমি নিজে সচকে দেখে আসছি যে না হলে আমি আসলে আল্লাহ রহমত করছিলাম আমার ওখান থেকে বাঁচার কোনো কথা ছিল না আর আমি একা পুরুষ মানুষ থাকলে একটা কথা ছিল কিন্তু সাথে আমার ছোট যে মাত্র দুই বছর এক মাস বয়স এরপরে দুইটা মহিলা ঘটনা ঘটছিল আমরা তিনতলার কেবিনে মানে ঢাকা থেকেই বরগুনার দৃশ্যে রওনা দিছি তো মানে হঠাৎ রাত্রে তিনটা আঠারো যখন আমি আমার ঘড়ি দেখি তখন মানে আগুনের চিৎকার শোনার পরে আমি মোবাইল প্রথম হাতে নিই হাতে নেওয়ার পর তখন দেখি তিনটা আঠারো বাজে আমার ফোনে এরপরে আমি ওখান থেকে এই চিৎকার শুনে আমার ওই সাথে ছিল মা ওই ভাবি এবং ভাতিজা এরা কেবিন থেকে বের হয়ে সরাসরি একদম মাস্টার ব্রিজের সামনে চলে যায় ততক্ষণে আগুন নিচতলায় ছিল দোতলায় নেই এরপরে আমরা যখন সামনে গেলাম তখন জালকাঠির এই পারে জায়গাটা আমি অত রাত্রে বলতে পারবো না আর আমার অপরিচিত জায়গা তো দেখছি লঞ্চটা ঘাট দিছে মানে আমরা যখন আমরা সামনে গেছি তখন লঞ্চটা ঘাটে ঢুকতেছে আর কি লোক লাফাই পড়তেছে ওখানে মিনিমাম যেটা আমি ধারণা করি অন্ধকারের মধ্যেও যে আড়াইশো লোক বা এর চেয়ে কম বেশি হতে পারে এরকম লোক ওখানে নামছে এরপর ওইখান থেকে লঞ্চের কন্ট্রোল হারাই ফেলে অর্থাৎ মেশিন বন্ধ এবং কন্ট্রোল রুমে কেউ নাই তো ওইখান থেকে হয়তো এরা মনে করেন যে লোকজনদেরকে কন্ট্রোল করার জন্যই বাইরে বের হয়েছে তারপরে ওইখান থেকে আমার মাই বলতেছে কি বাবা কি করবো এখন আমি বলছি কিছু করার নাই আমি বাবুর নিয়ে তো কেমনে লাভ দেবো ও তো আপনারা দুজন মহিলা মানুষ আমি একা এরপরে লঞ্চ যেহেতু আগুন পিছনে সবসময় ভাবছি যে আগুনটা নিয়ন্ত্রণে আসবে কিন্তু এত ভয়াবহ পরিস্থিতি তো হবে এরকম কল্পনা আমাদের ছিল না এক কথায় এরপরে যাই হোক লঞ্চ ভাসতে ভাসতে মাঝখানে আসছে তখনও লোক যারা পুরুষ যারা আসলে দিশাহারা এরা অনেক সময় লাফাই লাফাই পড়ছে নদীতে তা মাঝ নদী যখন আসছে তখন মোটামুটি হ্যাঁ লোকগুলো একদম একদম মাথায় সব সব মাথায় যেমন আমরা তিনতলা থেকে মাথায় দোতলার লোক ওই হেডলাইটের ওইখানে তারপরে নিচতলা যারা তারা আনটানি সহ মিলে এই সামনের দিকেই তো ওখানে প্রায় আমি আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম ওই তিনতলায় এরপরে যখন তিনতলার কেবিন আমি ওখান থেকে দ্বিতীয়বার আবার আমার কেবিনের দিকে আমি গেছিলাম যে কাজের জন্য অর্থাৎ একটা মোবাইল ছিল যে এটা পাই কিনা কিন্তু ধোয়ার কারণে আমি আর ওদিকে যাইতে পারিনি তখন তিনতলা আসছিল আগুন আয়সা করছে এবার আমি সামনে আসছি এখন আয়সা তো চিৎকার এর কিছুক্ষণ পরে মানে ওইখানে আমি আধা ঘন্টার উপরে ছিলাম লঞ্চ তো ভাসতেছে লঞ্চ জালকাটি থেকে কিন্তু কন্ট্রোল হারাই ফেলাইছে ভাসতে ভাসতে মাঝখানে আসছে এখন আগুনও খুব কাছাকাছি যখন মাস্টার ব্রিজ আসে তখন আমরা শ্বাস নিতে পারি না এক কথা বলতে বাবু আমি বা আরও যারা ছিল কেউ শ্বাস নিতে পারি শেষ ওইখান থেকে বললাম যে কি করা যায় লঞ্চ তো আর এক পারে যাইতেছে পার তো আর আমার চেনা নাই বা রাতে দেখাও যায় না হঠাৎ করে বললাম কি তাহলে আমি উপরে ধোয়াই যেহেতু মারা যাব তার চেয়ে দিয়ে একটা চেষ্টা করা যায় নিচেও তাকে দিয়ে ধোয়া তখন আমি বললাম যে তাহলে আমি রেলিং ধরে ঝুলমি দিয়ে নিচে নামি বাবুরে আমার কাছে দিয়েন তারপর দোতলা একটা লোক ছিল ওনার কাছে আমি বাবুরে দিই এরপরে ভাবিরে বলি যে ভাবি আপনি আমার ধৈর্য নামবেন আমার ছাড়বেন না আপনি কারণ এখান থেকে সিঁড়ি নেই আমার ধৈর্য যদি দোতলায় নামতে পারেন তাহলে আমরা রক্ষা পাবো এবার দোতলায় নামছে মা বলছে আপনি আমার ধরে নামেন তো উনি নামার সময় হয়তো রেলিং পাই আমার সাইরা দিছে পরার পর ওনার পাটা ভেঙে যায় এবং ওখান থেকে আমি আবার পা দিয়ে আননিতে নামি আননি থেকে আমি যখন কিনারা দেখতে পেয়েছি আমার থেকে প্রায় মিনিমাম তিনশো গাছ দূর হবে দেখা যায় আলোতে লঞ্চের এই যে পোড়ার আগুনের আলোতে তখন আমি সিদ্ধান্ত নিই বাবুরিনে আমি এই মুহূর্তে ঝাঁপ দেবো তখন ভাবিরে বলি কি ভাবো আমি বাবুরিনে ঝাঁপ দিই আপনি রেডি থাকেন যে আমি বললে তখন আপনি ঝাঁপ দেবেন ওরে ঝাঁপ দিয়ে নিয়ে আমি প্রায় দশ পনেরো হাত পানি নিচে চলে যাই ওইখান থেকে উঠা ওরে একটা জঙ্গলে বসে তারপরে ওনারে বলি কি আপনিও লাভ দেন তো উনি লাভ দিছে এবং ওনার সাঁতরাই নেই ততক্ষণ লঞ্চ তো ভাসমান এই লঞ্চ আমার থেকে আর অনেক দূরে চলে গেছে আমি জঙ্গলের মধ্যে তো যাইতেছি সব দিকেই জঙ্গল তখন আমি ভাবলাম নদীর পার দিয়া দৌড় দিছি যাইতে লঞ্চের মাথাটা ভিড়ছে তখন লাভ দিয়া আমি দোতালায় যাইয়া তারপর ওনার আমি এই উনি বলতেছে বাবা আমার কাছে আইসো না আমি আমি যাইতে পারবো না আমি পাড়া দিতে পারি আমি ভাবছি যে সম্ভবত গরম হয়ে গেছে পা এরপরে আসলে এরা বর্ণনা করার মতো না হ্যাঁ। হ্যাঁ। না আসলে মানুষের মৃত্যুটা যে কত ভয়াবহ বা কত কাজ থেকে যে মানুষ অনুভব করতে পারবে এটা আমি নিজে সচকে দেখে আসছি যে না হলে আমি আসলে আল্লাহ রহমত করছেন আমার ওখান থেকে বাঁচার কোনো কথা ছিল না আর আমি একা পুরুষ মানুষ থাকলে একটা কথা ছিল কিন্তু সাথে আমার ছোট ভাতিজা মাত্র মাস বয়সের এরপরে দুইটা মহিলা আরও আমার মা তারও পা ভেঙে গেছে ওনারা যে কীভাবে নামছে আমি সেটা নিজেও অনুভব করতে পারি না যে দোতলা থেকে ওনারা আমি উনি তো পাড়াই দিতে পারে না দোতলা থেকে ওনারা আমি মাঝা ধরছি তারপরে এক হাত দিয়ে জলমি দিয়ে নিচে নেমে তারপরে আমি যখন পারে গেছি তখন আর কি এই যে মেশিনটা বাস্ট হয়েছে এখন এইটার আসলে তো কারো বোঝানো সম্ভব না আসলে একজনের অনুভূতি অন্যজন কখনোই বোঝানো সম্ভব না এই হলে বাস্তবতা তারপর ওখান থেকে তো লঞ্চ ছিল আর আমরা ওই পারে সম্ভবত কোনাবাড়িরা ইউনিয়ন বলছি যেটা আমি রাত্রে ওনাকে জিজ্ঞেস করছি হ্যাঁ অবশ্যই যেমন একে তো প্রথমত আগুন আগুনের চিৎকার এটা শুনে তো আমরা আসছি যখন দেখছি মাস্টার ব্রিজের ধোয়াটা মাস্টার ব্রিজ আর আমরা যে একদম মাথাটা এটা কতটুকু দূরত্বের সবাই বুঝতে পারতেছেন হ্যাঁ অবশ্যই বাসে অবশ্যই বাসে এখন এইটা আসলে স্মৃতিগুলো তো আসলে অন্যের সাথে ব্যাখ্যা করা যায় না তারপরও বলি যে ওখানে যে আগুনের যে গোল্লাটা আমি বারবার আকাশের দিকে তাকাইছি কিন্তু আগুনের ধোয়ায় এই বাচ্চারা চিৎকার করে ওরে আমি আমি জানা মতো যে অক্সিজেন সবসময় ধোয়ার নিচে থাকে ওরে আমি ফ্লোরের সাথে চাইপে ধরছি ওর আমার কাছ থেকে নিয়ে আমি ফ্লোরের সাথে চাইপে ধরছি যে এখান থেকে এরপরে আমি কিন্তু নিচে নামার সিদ্ধান্ত নিই এই এরপর যখন নিচে নামি একদম নিচে তখন ওই যে সামনে যে টিকিট কাউন্টার যেখানে টিকিট সংগ্রহ করে ওইখানে আপনার ওই দেখছি আগুন ভিতর থেকেই আর কি বাইরে ই দেয় ওই ফাঁকা জোকা যে আছে এগুলো দিয়ে কিন্তু বাইজিদ আমার বাড়ি হচ্ছে কলাপাড়া তো আমি বরগুনায় যাইতেছিলাম আমার ওই বড় ভাই শ্বশুর বাড়িতে ঢাকা কাজে গেছিলাম টিকার উদ্দেশ্যে ওখান থেকে ফেরার পথে কলাপাড়া আমার ইউনিয়ন হচ্ছে চম্পাপুর